সবাইকে আসসালামু আলাইকুম সবার কী অবস্থা তো আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবার এবং আপওয়ার্ক নিয়ে তো আমাকে অনেকেই কল করছিলেন বা মেসেজ করছেন বা কমেন্ট করছেন যে ফাইবারের আমি ফাইবারের Gmail address phone number IP থেকে এবং ল্যাপটপ থেকে আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারবো কিনা কথা হচ্ছে এটা বেশি পরিমাণে এটা আসার কারণে আমি বাধ্য হইলাম এই ভিডিওটা মেক করার জন্য কারণ আশা করি যে মোটামুটি এই ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন তো পরবর্তীতে আশা করি যে আপনারা আর এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবেন না তো এই কথাটা হচ্ছে যে আপনি সেম আইপি সমস্ত ইনফরমেশন দিয়ে এক কথায় যদি বলি আমি সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি আপরকে অ্যাকাউন্ট করতে পারবেন আমরা যারা নতুন সেলার আছি তারা এই প্রশ্নটা সব থেকে বেশি করে থাকে পুরাতন সেলার মানে ফাইবারে যারা মোটামুটি একটা লেভেলে আছে তারা কিন্তু এই প্রশ্নগুলো জানে বা করে না তারা কিন্তু রিসার্চ করে যে এগুলো করা যাবে কিনা আর এটা হচ্ছে দুইটা আলাদা প্ল্যাটফর্ম ফাইবার একটা প্ল্যাটফর্ম আপওয়ার্ক একটা প্ল্যাটফর্ম তো আপনি একটা ফ্রি একজন ফ্রিলান্সার হয়ে দুইটা প্ল্যাটফর্মে কাজ করবেন এটা নিয়ে কেউ মতভেদ করবে এরকম না ফাইবারও করবে না আপরকে করবে না এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি নির্দায় অ্যাকাউন্ট করতে পারেন এবং কাজ করতে পারেন কোনো সমস্যা হবে না আর এখানে দুই দিন আগের পাশে আপনি যখন মোটামুটি ফাইবার থেকে একটু অ্যাকাউন্ট বিল্ড আপ হয়ে যাবে বা আপনার একটু কথা হচ্ছে আপনি যখন এখান থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন তখন আপনার উদ্দেশ্য থাকবে যে আরেকটা মার্কেট প্লেসে জয়েন করা কারণ একটা ফাইবার যথেষ্ট না ফাইবার আজকে আছে কালকে নাই আপর কাছ থেকে কালকে নাই কিন্তু আপরকে সিকিউরিটি সিকিউরিটি সিস্টেমটা একটু অন্যরকম যেটা ফ্রিলান্সারদেরও অনেক প্রায়োরিটি দিয়ে থাকে ওইখানে যদিও বায়ারদের প্রায়োরিটি সব জায়গায় বেশি কিন্তু ফ্রিলান্সারদেরও একটা প্রায়োরিটি জায়গা আছে সিকিউরিটি আছে তো ফাইবারে আসলে সিকিউরিটি নাই এরকম আপরকে যতটুকু সিকিউরিটি দেয় আমার মনে হয় না আর কোনো মাধ্যমে এতটুকু সিকিউরিটি দেয় মানে আমি আপনি একটা গিগ বানাইতে গেছেন ফাইবারে তো গিগটা দেখা যাবে যে ছয় মাস পরে এক বছর পরে কোনো একটা কারণে আপনাকে সাসপেন্ড করে দিছে বা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে কিন্তু আপরকে একটা আপনি প্রজেক্ট বানাইলেন সেই প্রজেক্টটা যদি কোনো প্রবলেম থাকে তারা সেটা আগের থেকে বলে দেবে যে এই জায়গায় প্রবলেম তুমি এই জায়গায় চেঞ্জ করো এইগুলো প্রবলেমের সম্মুখীন হতে হয় না যে আপনার গিকের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড করবে বা এরকম সিস্টেম আজ পর্যন্ত শুনি নাই বা কারোর সাথে ঘটছে কিনা সন্দেহজনক তো আপনি নির্দ্বিধায় ফাইবারে সাথে আপনি চাইলে আপওয়ার্কেও কাজ করতে পারেন ঠিক আছে তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন আর মোটামুটি এইটি পার্সেন্ট ফাইবার এবং আপওয়ার্কের সাথে মিল আছে এইটটি পার্সেন্ট বিশ পার্সেন্ট একটু ব্যতিক্রম যেমন আমরা গিগ যদি দেখি এখানে গিগগুলোর বা অ্যাকাউন্টগুলো ফাইবারে যেমন স্পেশালিস্ট প্রোফাইল করা যায় না আপরকে কিন্তু স্পেশালিস্ট প্রোফাইল করা যায় তারপরে আপনি যদি ধরেন গিকগুলো গিকগুলো আমরা ফাইবার যেমন অনেক বড় বড় গিক গিক ডেসক্রিপশন লিখি এখানে কিন্তু তত বড় লিখতে হয় না জাস্ট সিম্পল যদি আপনি দেখেন আমি যদি দেখাই আপনাকে দেখেন এখানে টাইটেল ফাইবারের মতোই টাইটেল দিচ্ছে দেখেন ফাইবার শুরু হয়েছে আই উইল আমি কি দিব আর আপরকে শুরু হয়েছে ইউ উইল গেট তুমি কি পাবে দেখেন শুরু হয়েছে ঠিক আছে এখানে দেখেন ফাইবারের মতোই একটা প্রাইসিং সেট করা আছে প্রাইসিং দেওয়ার অপশন এখানে ছোট্ট একটা কিন্তু তারা ডেসক্রিপশন লিখে দিয়েছে ছোট্ট খুবই ছোট্ট ঠিক আছে ছোট্ট একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে মরে গেলে হয়তো আরও কিছু ইনফরমেশন আপনি পেতে পারেন তো তারপরে দেখেন আবার প্রাইসিং চলে আসছে আবার রিভিউগুলো চলে আসছে সেম পোর্টফোলিওগুলো চলে আসছে রেটিং চলে আসছে আবার আপরকে প্রোফাইল চলে আসছে এটাও এটা একটা একটা এক্সট্রা অপশন যেটা আমাদের বেশি থাকে আপওয়ার্কে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ফাইবার যেমন রিকোয়ারমেন্ট দেখা যায় না কিন্তু এখানে দেখা যায় তো এইগুলো আর বাকিগুলো সেম সেম টু সেম শুধু কিছুটা অংশটা একটু লেআউটটা বা সিস্টেমটা একটু চেঞ্জ কিন্তু সমস্ত কিছু কিন্তু সেম একই ধরতে গেলে তো এক এক মানে আপর্কের বাসায় একটা কথা বলে আর ফাইবারের বাসায় আরেকটা বলে যেমন ফাইবারে আমরা গিক বলি আপরকে সেটারে বলা হয় সেটা হয়ে যায় প্রজেক্ট যেমন ফাইবারে আমরা বাইরে কোষ পাঠাইতে পারতাম আর এখানে বিট করতে হয় তো সেম ঠিক আছে তো একটু পার্থক্য তো থাকবেই প্রতিটা মার্কেট প্লেস তো আপনি কাজ করতে পারেন এসে কোনো সমস্যা নাই তো যে মূল কথাটা ছিল যে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন কি না সেম ইনফরমেশন দিয়ে হ্যাঁ সবই করা সম্ভব আপনি চাইলে করতে পারেন কিন্তু হ্যাঁ একটা মাথায় জিনিস রাখবেন আপনার একই কম্পিউটার থেকে বা একই আইপি অ্যাড্রেস থেকে আপরকে অ্যাকাউন্টটা দুইবার করবেন না বা একবার করবেন জাস্ট একবার ঠিক আছে একটা কম্পিউটার একটা আইপি থেকে জাস্ট একবার আপরকে অ্যাকাউন্ট করবেন তাহলে আপনার সিকিউরিটিটা এখানে শক্ত হয়ে গেল ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ